সেটি নিয়ে আর আপনারা যদি এই টিউটোরিয়াল চান কিভাবে থামনেল বানাতে হয় টিউটোরিয়াল চাইলে আমাদেরকে কমেন্টে বলবেন আমরা টিউটোরিয়াল নিয়ে আসবো তো বন্ধুরা থাবনেল বানানোর প্রথমেই যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে একটি সুন্দর ফটো ক্লিক করতে হবে আপনার আপনি মনে করেন যে বিষয়ের উপর ভিডিও বানাচ্ছেন সেই বিষয় রিলেটেড একটি সুন্দর ফটো ক্লিক করবেন যেমন অনেকেই দেখবেন যে এরকম করে এরকম করে ক্লিক করে যেগুলো থাবনেল দেয় তো এই ধরনের আপনার সাবজেক্ট অনুযায়ী প্রথমে আপনার একটি ফটো ক্লিক করে নেবেন এরপর আমরা চলে যাব কিভাবে এডিটিং করবেন তো আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন চালাই তারা কিন্তু খুব সুন্দর একটি অ্যাপ রয়েছে পিকচার ল্যাব নামে এই পিকচার ল্যাব অ্যাপটিকে আপনারা ব্যবহার করতে পারেন তো এটি দিয়েই আসলে প্রফেশনাল মানের থাবনেল বানায় বড় বড় ইউটিউবাররা তো এবার অ্যাপ পাইলেন এবার কি করবেন আপনাদের যে সাইজ এটা কি রাখবেন বারো আশি ইন্টু সাত এটা হচ্ছে থাবনেইল বানানোর একটি প্রফেশনাল সাইজ আর এই সাইজে আপনারা যখন থামনেল বানানো শুরু করবেন তখন খেয়াল রাখবেন যাতে করে সেখানে হিজিবিজি লেখা বেশি না থাকে যেটা খুব প্রয়োজনীয় বিষয় জাস্ট সেইটুকুই লিখে দিবেন তো এটা হচ্ছে থাবনেইলের একটা গুরুত্বপূর্ণ বিষয় খুব কম লেখা দেবেন কিন্তু লেখাটি যেন দেখলেই বোঝা যায় আসলে কি বুঝাইতে চাচ্ছেন এরপর হচ্ছে অনেকেই আমরা স্টাইলিশ ফন্ট ইউজ করি যেগুলো অনেক সময় দেখার সঙ্গে সঙ্গে বোঝা যায় না তো সিম্পল ফন্ট ইউজ করবেন যাতে করে ভালো font but simple font stylish ফোনটি ইউজ করতে গেলে দেখবেন যে অনেক সময় বুঝতে পারি না আসলে এটা কী লিখছে বুঝতেই অনেকক্ষণ টাইম চলে যায় তো আপনার থাবনেল কিন্তু বোঝার জন্য কেউ অতক্ষণ টাইম দেবে না আপনাকে তো যখন আপনারা ইউটিউবে এরকম করেন তখন কি আপনারা লেখাটা বোঝার জন্য বেশি টাইম দেন দেন না যদি খুব তাড়াতাড়ি আপনারা লেখাটা বুঝতে পারেন তার সেক্ষেত্রেই বুঝে ফেলেন যে আসলে এখানে কি বলতে চাচ্ছে তো তাই সিম্পল ফন্ট ব্যবহার করতে হবে আপনার থেকে এরপর সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে কোন ভাষায় লিখবেন আপনি হচ্ছে ভিডিওতে বলছেন বাংলা ভাষায় যেমন আমি এখন বাংলা ভাষায় বলতেছি তো আপনি যদি এখন ইংলিশে বা হিন্দি ভাষায় আপনার থাবনেল তৈরি করেন সেক্ষেত্রে যারা দেখতেছে আপনার থাবনেল তারা যদি ক্লিক করে ঢুকে ভিডিওতে দেখে অন্য ভাষায় কথা বলতেছেন সেক্ষেত্রে তারা কিন্তু দ্রুতই আপনার ভিডিও আর দেখবে না বের হয়ে যাবে সেক্ষেত্রে আপনার ইমপ্রেশনের সমস্যা হতে পারে তো বন্ধুরা আপনারা ভাষাটাও একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় তাই ভাষার দিকেও খেয়াল দেবেন কোন ভাষায় আপনারা থাপনিলটা বানাবেন যেমন আমি এখন বাংলা ভাষায় ভিডিও বানাচ্ছি আমি থাপনিলে বাংলা লেখাই দিব আর মাঝে মধ্যে কিছু ইংলিশ দিতে পারি সেটা বাংলা বাংলা ভাষাকেই প্রেজেন্ট করবে এরপর বলবো কি ধরনের থাবনিল বানাবেন তো থাবনেইল আসলে যেটা থাবনেইল বানাবেন সেটার ব্যাকগ্রাউন্ড কালারটা একটু ডার্ক টাইপের রাখবেন আর দুই থেকে দুই দুইটা কালারের মতো ইউজ করবেন লেখার ক্ষেত্রে যেমন যদি ব্যাকগ্রাউন্ডে থাকে ব্ল্যাক তাহলে আপনারা দিতে পারেন হোয়াইট আর হচ্ছে ইউলু টেক্সটের কালার তো এই ধরনের ডার্ক কালারগুলো ব্যাকগ্রাউন্ড ইউজ করতে চাবেন আর উপরে আপনারা যে লেখাগুলো দেবেন এগুলো একটু লাইটেড লেখা বা হাইলাইটেড কালার দিয়ে লিখবেন তো বন্ধুরা আপনাদের থাবনেল বানানো শেষ এখন আপনারা লিখলেন ব্যাকগ্রাউন্ড সেট করলেন আপনাদের ফটো ওখানে দিলেন সুন্দর করে কয়েকটা লাইনও লিখলেন এখন আপনারা কোয়ালিটি আপনারা যে থাবনেলটা এক্সপোর্ট করবেন সেখানে এইচডি কোয়ালিটি দিয়ে এক্সপোর্ট করবেন যাতে করে আপনাদের থামনেলের কোয়ালিটিটা ভালো থাকে থামনেলে যদি কোয়ালিটি ভালো থাকে সেক্ষেত্রে দেখতে সুন্দর হয় এবং তাড়াতাড়ি বোঝা যায় আসলে কি লেখা আছে সেখানে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিবা আর পাশে এসে বেলকনটি অবশ্যই বাজিয়ে দিবেন আর এদিকে দেখুন দুটি ভিডিও রয়েছে ভিডিও দুটিও দেখে নিতে পারেন এদিকে রয়েছে দুটি চ্যানেল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন যারা এখন আমাদের ডিসকোর্ট সার্ভারে জয়েন হওনি অবশ্যই জয়েন হয়ে নেবেন সেখানে আমরা সরাসরি আপনাদের সঙ্গে কথা বলে থাকি ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য